আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা রসুলহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মা বাদ আউজ বিল্লাহি সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাকফিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসায় আল্লাহ জন্য শান্তির ধারা পরিষিতক মোহাম্মদ সাল্লাহু আলী ওসালামের প্রতি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা অবগত হয়েছেন আজকে যে ক্যাপশনটি দিয়েছে আলোচনার যে বাংলাদেশে একজন আলে মুফতি রেজাল করিম আবরার তিনি একটি হাদিস জাল করেছেন এবং তার মাঝবের পক্ষে একটা জাল হাদিস রচনা করে তিনি দলিল উপস্থাপন করেছেন সেটার আজকে তাহকে কি আলোচনা আপনাদের সামনে পেশ করব এবং এটা জেনে রাখবেন নিঃসন্দেহে জাল হাদিস পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে এমন কোনো ইবারত মজুদ নেই আপনাদেরকে সেটাই আজকে আপনাদেরকে উপহার দেব যে তিনি জাল হাদিস তৈরি করতে গিয়ে কিভাবে ধরা পড়েছেন কেননা আমরা যখন আলোচনা করি তখন বলে যে মাদ্রাসা পড়েনি এটা করেনি সেটা করেনি ভাই মাদ্রাসা পড়েনি ঠিক আছে তার মানে তো মাদ্রাসা পড়ে তো জাল হাদিস তৈরি করবো না রে ভাই মাদ্রাসায় কি আপনারা পড়েন আরবি শিখে জাল হাদিস তৈরি করার জন্য এটাই এটাই কি আরবি শিখার আপনাদের মূল মাকসাদ যে আরবি শিখে আপনারা হাদিস জাল তৈরি করবেন তো যাই হোক আজকে আমরা আলোচনা খুব লম্বা করব না তার আলোচনাটি সম্পূর্ণ আমরা শোনাবো তারপরে আমরা একটা একটা করে জবাব ইনশাল্লাহ আমরা পেশ করব আলোচনায় কেন কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের এই রেজাল করিম আবরা তিনি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মহসেন আর ওইটিসি আহলে হাদিস আলেম ওলেমাদের ভিডিওকে কাট কাট করে তিনি একদম যাচ্ছেতাইভাবে অকথ্য ভাষায় তিনি কথা বলে তিনি খণ্ডন করেন তার জন্য আমরাও যেহেতু আমাদের প্রতি অভিযোগ আছে তাই জবাব দিতেই হয় অভিযোগ যে তারা না করতো আমরা জবাব দিতাম না তারা যেহেতু আমাদের ভিডিওকে কাট কাট করে জবাব দেয় তাই আমরাও তাদের কাছ থেকেই হ্যাঁ, এই ওসুলটা নিয়েছি এবং আমরা তাদেরও ভিডিওকে আমরা আপনাদের সামনে জবাব দেব এবং তারা যে কতটা মিথ্যাচার করে এবং হাদিস পর্যন্ত জাল করে নিজের মাঝের পক্ষে এটা আপনাদের সামনে আজকে পেশ করব তো যাই হোক আসেন আমরা প্রথমত আলোচনা একটা শ্রবণ করি তার আলোচনা ইমামে পেছনে সুরা ফাতেহা পড়বেন কি পড়বেন না এই মর্মে সম্ভবত নাইনটি সিক্স এফ এম বাংলাদেশের কোনো এক এফ এম চ্যানেলে তিনি উত্তর দিতে গিয়েছেন আর আমি কোনো মানে তাদের আলোচনা সম্পূর্ণটাই শোনাই আমি অর্ধেক অর্ধেক শোনাই না সম্পূর্ণটাই শোনাই আসেন প্রথমত তাদের আলোচনাটা আমরা একটু শ্রবণ করি তিনি কি বলেন মাঝে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বো কিনা মোতারা দেখেন আপনি কোন নামাজে শুধু জোহর বল না কেন আসর কেন মাগরিব কেন আসা কেন কোন নামাজে আপনি যদি ইমাম সাহেবের ইর্তেদা করেন তাহলে আপনার সুরায় ফাতেহা পড়তে হবে না কারণ কি রসল্লাহ সাল্লাহ আলী ইসলামের হাদিস রয়েছে ইনামা জুয়াইল আল ইমাম বিহি ইমামকে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য ফাইদা কর ফামসিতু ইমাম যখন ক্রাত পড়বে যখন চুপ থাকবে এবং রসল্লাহ সাল্লাহ আলসাম হাদিস এটাও বলেছেন মুস্তাদি আহমদের হাদিস জাবির ইবিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত মান কাদা লাহু ইমামুন ফাইন্না কারাত আল ইমাম লাহু কেরা এবং আমি আরেকটা হাদিস শুনাই হজরত ইমাম ইবন জারির তাবারি আল্লাহ তাফসির ইবন জারির তাবারিতে এনেছেন হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ তাআলা আনহু একবার নামাজ পড়াচ্ছিলেন তখন কিছু মানুষ ইমামের পিছনে সুরা ফাতিহা পড়েছে করেছিল হজরত ইবনে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাআলা নামাজ শেষ করে বলেছিলেন আমা আন্না লাকুম আন তাফাক্কাহু আমা আন্না লাকুম আন তাআকিলু ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু কামা আমারাকুমুল্লাহ যে তোমাদের চিন্তা করা উচিত ছিল আমা আন্না লাকুম আন তাফাক্কাহু আমা আন্না লাকুম আন তাআকিলু ওয়া ইযা কুরিআল কুরআন যখন কুরআন পড়াবে ফাসতামিউ লাহু ওয়া আমসিতু চুপ করে শুনবে কামা আমারাকুমুল্লাহ এজন্য কোন নামাজে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না বাকি লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব যে হাদিস রয়েছে সেই হাদিসের ব্যাখ্যা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই পেয়ে যাই ইমাম তিরমিজি রাহিমাল্লাহ তিরমিজি এনেছেন বলছেন যখন সে একাকি নামাজ পড়বে এবং এই হাদিসকে ইমাম তিরমিজি রহিমাল্লাহ বলেছেন হাসানুন সহি মানে এই হাদিসটা সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ এই হাদিস থেকে পাইলাম যে আমরা যখন একাকি নামাজ পড়বো তখন সুরা ফাতেহা পড়া আবশ্যক কিন্তু যখন ইমামের পিছনে আমরা নামাজ পড়বো কারাত আল ইমাম কারা তখন ইমামের কেরাতি আমাদের কেরাত তখন আর সুরা পড়তে হবে না মোহতরম আরেকটি প্রশ্ন করেছেন আমাদেরকে আব্দুল্লাহ এবারে ফিতরা কত নির্ধারিত আপনারা আলোচনা শুনেছেন সম্পূর্ণ আলোচনাটা তার প্রশ্নোত্তর পর্বটা দিয়েছি এই মাত্র এক মিনিটে তিনি ফোর জি গতিতে অনেকগুলো দলিল দিয়েছেন এবং অনেকগুলো খেয়ানত করেছেন প্রতারণা করেছেন এর মধ্যে আবার এক মিনিটের মধ্যে হাদিস জালও তৈরি করে ফেলেছেন আসেন আমরা এবার ধারাবাহিক পর্যায়ে আপনাদের সামনে আমরা একটা একটা করে এবার জবাব দেবো যে তিনি এক মিনিটের মধ্যে তিনি হাদিস জালও করেছেন তিনি নিজের ইচ্ছা মতো তিনি ব্যাখ্যা করেছেন সমস্ত কিছু নিজে করে ফেলেছেন আসেন আমরা কয়েকটা প্রথমতে দেখব তিনি প্রথম একটা দলিল দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন প্রথম যে দলিলটা যে তিনি বলেছেন রসুলাম থেকে হাদিস প্রমাণিত আছে ইজা কারাফ সেতু যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এই হাদিসটা পেশ করেছে কিন্তু এই হাদিসটা কে বর্ণনা করেছে এটা বর্ণনা করেনি কোন গ্রন্থে বর্ণনা আছে তাও তিনি বর্ণনা করেনি এখন আমি কীভাবে বুঝবো যে এই হাদিসটা আসলে কোন গ্রন্থে বা কোন রাবি থেকে বর্ণনা এসেছে একই ধরনের রাবি এই ধরনের হাদিস অনেকগুলো বর্ণনা করেছে আবুদাউদে আছে নাসাইতে আছে দারাকুতনিতে আছে মোহাম্মদে আছে একাধিক জায়গাতে আছে এখন তিনি কোন গ্রন্থের ইবাদত পড়লেন এটা একটা একটা মূল বিষয় তারপরে আমরা যদি বলি যে এই হাদিসটা যদি আবু হুরাইরা রদিয়াল তালা আনু সূত্রে যদি আপনি পড়ে থাকেন তা আমরা বলবো যে আবু হুরাইরা রদিয়াল তালা আনু তিনি যদি বলেন ইজা কারাফান সেতু যখন কিরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো তো আমরা বলবো ঠিকই আছি আবু হুরাইরা রদিয়াল তালার কথা ঠিকই বলেছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো যে আমরা আহলুল হাদিসরাও ইমাম সাহেব যখন সুরা ফাঁতের পরে আর রহমান ধরে আমরা সেই সময়তে চুপ থাকি এটা আমাদের বিরুদ্ধে নয় এখন বলতে পারেন না এখানে সুরা ফাতেহাটাও খাস তো আমরা বলবো সুরা ফাতেহার কথা এখানে খাস নাই মনে রাখবেন মাসালাই খালফুল ইমাম মানে সুরা ফাতেহা এই মাসালাতে সুরা ফাতেহা হচ্ছে খাস আর কিরাত হচ্ছে আম তাই খাস দলিল দিতে হবে আম নয় আর আম আর খাসের মধ্যে যে টক্কর লেগে যায় মহাদ্দিসিন সকলে যারা মুজদাদ ইমাম তারা সকলে রায় পেশ করেছে আম আর খাসের মধ্যে যে টক্কর লেগে যায় খাসটাই প্রাধান্য পায় এটা হানাফিদের ওসুল স্পষ্টভাবে একাধিক জায়গাতে মজুদ আছে আল্লামা বিশেষ করে ইমাম তহবির শাহরু মানিল আল্লাহ সারে তিনি কথাই নকল করেছেন উসুল যে আম আর খাসের মধ্যে যে টক্কর লেগে যায় খাসটা প্রাধান্য পায় তো ইজাকারা ফ্রান্সে তো যখন কিরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো তো আমরা আহলুল হাদিস যারা আছি আমরা সুরা ফাতিয়া পরে ইমাম সাহেব যখন সুরা রহমান ধরে সুরা ইয়াসিন গাছিয়া যাই ধরুক না কেন আমরা চুপ থাকি আমরা শ্রবণকারী তাই এই হাদিসটা আমাদের বিরুদ্ধে নয় জবাব দুই যদি আবু হুরাইরা থেকে রেওয়ারটা হয় তাহলে আমরা বলবো যে স্বয়ং আবু হুরাইরা আল্লাহ আনু সে মুসলিম হাদিস নম্বর তিনশো পঁচানব্বই যেটা মাকতাই সামলাতে যেই ক্রমিক অনুসারে এবং ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর ছশো সাতাশিতে স্পষ্টভাবে আছে আবু হুরাইরা রদুল্লাহ তালামকে যখন জিজ্ঞাসা করলো যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন কি আমরা সুরা ফাতেহা পড়বো তিনি বলছিলেন যে লাল সালাত আলিম আল্লাহ ইকরাবি কিতাব সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না একজন ফার্সি প্রশ্ন করছে আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন কি করবো আবু হুরায়রা বলছে যে বিয়া ফিনাফসিক তখন তুমি মনে মনে পড়ো তার মানে বোঝে গেল আবু যদি একথা বলে যখন কোরআন পাঠ করা হয় তোমরা চুপ থাকো না ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্যই জাকারা ফান সেতু যখন কিরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো কিন্তু ওই আবু হুরায়রা রদিয়ালু তিনি বলছেন হ্যাঁ তবে তোমরা সুরাতুল ফাতিহা এটা তোমরা পড়ো সুরা পড়ো লা সালাত আলী কিতাব সুরা ছাড়া নামাজ হয় না তার মানে গেল আবু হুরায়রার ইজাক্কারা ফান সেতু এই বর্ণটা আম আর সুরা পড়াকে আবু হুরায়রা খাস করে দিলেন যে হ্যাঁ ইমামের পিছনে থাকলে সুরা ফাতেহা পড়তে হবে ভেনাম তাছাড়া যদি আপনি আবু মুসা আসারি থেকে যদি এই রেওয়াতটা দেন তা আমরা মানে বলবো আবু মুসা আসারির এই রেওয়াতকে ইমাম বুখারি জুজুল কিরাত হাদিস নামা দুইশো চৌত্রিশে তিনি যে বলেছেন একাধিক যে বলেছে এই বিষয়ে বিস্তারিত যদি আমার তাহাকিক জানতে চান আমার একটা আলোচনা আছে তিনটে পর্বে আলোচনা আছে তাহাকিক মাজলিস মাসালা পাঁচ ছয় সাত এই তিনটে অধ্যায় দেখেন আমি সম্পূর্ণ হানাফি মাজাব পক্ষ থেকে যে দলিলগুলো পেশ করা ইসরা ফাতে পড়তে হবে না তাদের প্রত্যেকটা দলিলের একটা একটা করে ধরে ধরে আমি জবাব দিয়েছি ওই জবাবটা আপনারা শুনতে পারেন আসেন তারপর তিনি একটা বলেছেন কি যে মুসনাদ আহমদের একটা হাদিস তিনি বর্ণনা করেছেন মানকান কান আলাহ ইমামু ফাকিরা যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট তিনি মুসনাদে আহমেদ থেকে দলিলটা পেশ করেছে তিনি এখানে একটু চক্রান্ত করেছে কেন জানেন আসলে এটা শুনুন ইবনু মাজা হাদিস নাম্বার আটশো পঞ্চাশে আছে কিন্তু তিনি মুসনাদে আহমদের রেফারেন্স দিয়েছে দারাকুতনিতে হাদিসটা আছে কিন্তু দারাকুতনি বর্ণনা নিয়ে আসেনি কেন জানেন কারণ দারাকুতনিতে হাদিসটা নিয়ে আসার পর ইমাম দারাকুতনি নিজে বলেছেন এই হাদিসটা জয়ীফ দুটো কারণ উল্লেখ করেছে একজন রাবির উপরে অভিযোগ করেছে ইমাম দারাকুতনি রহমল্লাহ সে রাবির নামটা বলছি না তবে মনে রাখবেন মানে ইমাম কুতনি রহমুল্লাহ এমন একজন ব্যক্তির উপরে অভিযোগ করেছে ওরা হজম করতে পারবে না তার জন্য এই মানকান আলাহ ইমাম এই হাদিসটা দারাকুতনি থেকে পেশ করেনি কারণ ইমাম দারাকুতনি সুরান দারাকুতনির বারোশো চল্লিশ নম্বর হাদিসে এই হাদিস নিয়ে এসে তিনি জৈব ঘোষণা করে দিয়েছেন দুটো রাবির উপরে আপত্তি করেছে তার জন্য দলিল পেশ করেনি ইবনু মাজা সচরাচর সমস্ত মানুষের হাতে আছে আটশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে একজন রাবি আছে জাবির আল জুফি সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতে কাজদাব মিথ্যুক প্রতারক এর হাদিস গ্রহণযোগ্য নয় তাই মান কান আল্লাহ ইমামু এই যে ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট এ দলটা তিনি ইবনু মাজা থেকে পেশ করেনি কেন মুসনাদ আহমেদ থেকে পেশ করেছে তার একটা কারণ আছে মুসনাদ আহমদ সবার কাছে হ্যাঁ, মানে হাতে মজুদ নেই এখন বলে দিল মানুষ মেনে নিবে তারপরেও তারপরেও তারপরেও আমরা বলবো মুসনাদ আহমেদ থেকে যে দলিল আপনি পেশ করেছেন মুসনাদে আহমেদের এই দলিল এখানে ইনকেতা আছে মুসনাদে আহমেদের দলিল এটা মুনকাতি এটা ইনকেতা আছে এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মুসনাদ আহমেদ আপনি নুস্কা খুলে দেখতে পারেন যে এখানে একটা বিষয় শুধুমাত্র আমি এই কথা একটা বলে দিই যে মুসনাদ আহমেদের রিওয়াজটা কেন মুনকাতে আছে এই বিষয়টা তো এই জন্য আমার এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আমার একটি বই আছে সে বইটা আপনারা দেখতে পারেন তো প্রথম কথা হচ্ছে মুসনাদ আহমেদে আবু মানে জাভির আল জুফি এই রাবি বাদ পড়েছে মুসনাদে আহমেদে জাভির আল জুফি এই রাবি বাদ পড়েছে তার জন্য মুসনাদে আহমেদের এটা মুনকাতি এটা সূত্র বিচ্ছিন্ন ইনকেতা আছে আপনি একটা ইনকেতা দলিল দিয়েছেন তারপরে মান কানাল ইমাম যে ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট ইমাম দারাকুতনি সোনান দারাকুতনিতে নিয়ে এসে তিনি জেব ঘোষণা করেছেন তারপরে সোনান ইবনু মাজাতে আটশো পঞ্চাশে ওখানে জাভির আল জুফি এই রাবি আছে আর এই রাবিকে কখনোই চ্যালেঞ্জ করলাম কখনোই ওলেমাই আহনাব দেবন্দির মুফতিরা কখনোই সহি হাসান প্রমাণ করবে না যদি প্রমাণও হয় তারা প্রমাণ করতে চাইবে না কেন জানি সুপ্রিয় দর্শক মন্ডলী এই জাবের আল জুফি মানে কানাল ইমাম এই হাদিসের যে সনদে জাবের আল জুফি আছে এই জাবের আল জুফি কাজ মিথ্যুকের হাদিস গ্রহণযোগ্য নয় এটা হানাফি মাঝাব দেবন্দি বেরুলবি যারা আছে এরা কখনোই জাবের আল জুফিকে হাসান প্রমাণ করার চেষ্টা করবে না কেন জানেন কারণ একটাই যে জাবের আল জুফিকে স্বয়ং ইমাম আবু হানিফা রেমাহুল্লাহ জন্ম আশি হিজড়ি মৃত্যু একশো পঞ্চাশ হিজড়ি তিনি বলেছেন কাজদা মিথ্যুক ধোকাবাদ সবচেয়ে বড় মিথ্যাবাদী যদি কেউ আসমরিজাল গ্রন্থে হয়ে থাকে ইমাম আবু হানিফা রহমাল্লাহ তিনি বলেছেন সে হচ্ছে জাহির আল জুফি যিনি আছেন এই ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট এই হাদিসের সনদে আলহামদুলিল্লাহ যেটা মুসনাদে আহমেদ থেকে পেশ করেছেন ওখানেও আছে সেরকম দারাকুতনি থেকে পেশ করে মানে দারাকুতনিতে এখানে এখানেও আর একজন আছে ওই রবিটার নাম বললাম না তো যাই হোক আপনাদেরকে এখানে বলছি জাহির আল জুফি তিনি কাজরাব মিথ্যুক ধোকাবাজ এখন প্রমাণ অ্যান্টিভেনাম প্রমাণ এটা রিজাল্ট শাস্ত্র থেকে দেওয়া যেতে পারে একাধিকবার দিয়েছি আজকে রিজাল্ট শাস্ত্র থেকে দেখাবো না ওলেমায় আহানাতের কলম দিয়ে লিখেছে তাদের গ্রন্থ থেকে কিছু দেখাই একটা বই দেখাই এটা হচ্ছে ইমামি আজম আবু হানিফ মহল্লার পরিচয় মহাত্মা এবং অপবাদ খণ্ডন সংকলন মুক্তি বশির হাসান কাশেমি দারুল উলুম দেওবন্দ একজন দেবন্দী আলেম তিনি এবার উনচল্লিশ নম্বর পৃষ্ঠাতে ইমাম আবহানি হানিফা যে মুহাদ্দিস তিনি যে রিজাল শাস্ত্রবিদ এটা প্রমাণ করার জন্য একটা দলিল কায়েম করেছে আবার বোঝেন ইমাম আবহানি হানিফা যে মুহাদ্দিস তিনি রিজাল শাস্ত্রবিদ ছিলেন এর জন্য একটা দলিল নিয়ে এসেছে ইমাম আবু যে মানে যারা তাদের জানতেন তার প্রমাণ পেশ করেছে উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় কি দলিল দেখেন আসেন আমরা একটু পরে পরে শোনাই উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা ইন্ডিয়ান বই ইন্ডিয়ান বই আপনারা যারা আছেন তারা ইন্ডিয়া থেকে কিনতে পারেন মুফতি বসির হাসান কাশ্মীর একদম শেষ লাইন পড়বেন শেষ লাইন শেষ লাইন পড়বেন উনচল্লিশ নম্বরে সুরেছে চল্লিশের শেষে চারটে লাইন পড়বেন কি লিখছে দেখেন আমি পড়ছি লিখছেন যে সিয়াসিত্তা লেখকগণের মধ্যে অন্যতম ইমাম তিরমিজি রহমল্লাহ মৃত্যু দুশো উনআশি হিজরি ইমাম আবু হানিফা রহমল্লাহ বলেছেন জাভের আল জুফি থেকে বড় মিথ্যাবাদী এবং আতা বিন আবির অবাহ রহিমাহুল্লাহ থেকে উত্তম কোনো ব্যক্তি আমি দেখিনি অধ্যালোচনা করেছে ইমাম সাহেব মানে ইমাম আবু হানিফা রহমল্লাহ রিজাল শাস্ত্রবিদ ছিলেন এটা প্রমাণ করতে গিয়ে বলছে ইমাম আবু হানিফা যে রিজাল জানতেন তিনি যে জারাতাদিল করেছেন রাবিদের উপরে তার জন্য একটা দলিল নিয়ে এসেছে স্বয়ং হানাফি দেবন্দিরা যে ইমাম আবু আবুনি মোল্লা বলেছেন যে জাবের আল জুফির মতো কাজাব মিথ্যুক ধোকাবাজ এর মতো আমি কোনো ব্যক্তিকে দেখি নাই আর আতা বিন আবির আবার মতো উত্তম কোনো ব্যক্তি দেখি নাই এই ইবারত দিয়ে এই জারাহ আর তাদিলটা দিয়ে ইমাম আবু নিপাকের জেল শাস্ত্রবিদ প্রমাণ করা হয় কিন্তু আজকে আপনার এখান থেকে পালাচ্ছেন কেন আজকে জাবের আল জুফিকে ইমাম আবু হানিফা রহমুল্লাহ নিজে কাজদাব বলেছে আজকে আপনারা সেই জাবের আল জুফির আপনারা হাদিস পেশ করছেন একটু লজ্জা লাগে না একটু লজ্জা লাগে না কেবল ডবল স্ট্যান্ডার্ড কেন এই দ্বিচারিতা আপনাদের ইমাম সাহেব বলেছে জাবের আল জুফি কাজাব আবার আপনার এই জাবের আল জুফি সনদ দিয়ে আপনার হাদিস পেশ করছেন যদি এই হাদিস গ্রহণ করতে হয় তাহলে স্বীকার করতে হবে ইমাম আবহানি হানিফা মহল্লা তিনি যারা তাদের জানতেন না কেননা তিনি বলছেন কাজাব আর ওলেমায় দেবন তারা দলিল পেশ করছে জাবের আল জুফি থেকে অ্যান্টি ভেনাম ইন্ডিয়ার বাসী যারা আছেন তারা এই বইটা কিনবেন দেখবেন চল্লিশ নম্বর পৃষ্ঠে কথা লেখা আছে আর নকল করেছে কোথা থেকে এল আউস সাগির ইমাম তিরমিজির এল আউস সাগির প্রথম খণ্ড সাতশো উনচল্লিশ পৃষ্ঠা এখান থেকে আর একটা গ্রন্থ থেকে নকল করেছে খাইরাতুল হিসান আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে ইবারতটা নকল করেছে তাই ওলিমায় আহনাফ হানাফি যারা আছে তাদেরকে বলছি দেবন্দি যে মুফতি আবরার সাহেব আপনি যে দলিল দিয়েছেন ইমাম আবনী পরে রহমুল্লাহর বিরুদ্ধে চলে গেছে এখন আপনি বড় পণ্ডিত আপনাকে মানতে হবে না ইমাম আবনী পরে রহমুল্লাহকে শ্রোতারা মানবে দর্শকরা মানবে মুসলিমা মানবে আমরা ইমাম আবনী পর রহমুল্লাহর পক্ষে আছি মাসালাতে আপনারা বিপক্ষে চলে গেছেন আবার দেখেন আরেকটা বই দেখাই যারা বাংলাদেশি আলেম আছেন বাংলাদেশ থেকে যারা আলোচনা শুনছেন তাদের জন্য অ্যান্টিভেনাম জবাব আছে আরেকটা বই আপনাদেরকে দেখাই সে বইটা বাংলাদেশ থেকে ছাপিয়েছে এটা আপনাদের জন্য মানে পুষ্টিদায়ক হবে আপনারা কিনবেন বইটা কেনার পরে পড়বেন যে কি অবস্থা এ বইটার নাম হচ্ছে আহলে হাদিসের স্বরূপ সন্ধানে দেবন্দী লেখক মুফতি মিজানুর রহমান কাশেমি মুফতি মুফতি মিজানুর রহমান কাশেমি তিনি বইটা রচনা করেছেন বাংলাদেশ থেকে ছাপিয়েছে বাংলাদেশের লেখক এই বইটার একশো তেইশ নম্বর পৃষ্ঠার প্রথম পাঁচটা লাইন পড়বেন একদম প্রথম পাঁচটা লাইন পড়বেন এখানে কি লিখছে দেখেন আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশ থেকে বইটা কিনে নেন পড়বেন আপনার সাহেব একবার এমন একটা দলিল পেশ করেছেন যেটা আপনার মাজাবের বিরুদ্ধে মাঝাব না ইমামের বিরুদ্ধে চলে যায় আজিব দুনিয়া দেখেন কি বলছেন একশো পঞ্চাশ ইজির দিকে যখন অধিকাংশ তাবি ইন্তেকাল হয়ে গেল তখন কিছু বিচক্ষণ ইমামগণ রাবিদের তৌসিক ও তথা নির্ভরযোগ্য এবং দুর্বলতা সাব্যস্ত করেন এক্ষেত্রে মুখ খুললেন যেমন ইমাম আবহানি প্রেমাহুল্লাহ হ্যাঁ কত গর্ব করে বলছে ইমাম আবহানি প্রেমাহুল্লাহ ইমাম আবহানি প্রেমাল্লাহ বলেন আমি জাভের আল জুফির চেয়ে অধিক মিথ্যুক আর কাউকে দেখিনি ইমাম আবুনিফার কথা নকল করছে যে ইমাম আবুনিফা রহমল্লাহ রিজাল শাস্ত্রবিদ ছিলেন এবং যখন মৃত্যুক রাবিরা সমাজে প্রচলিত হতে শুরু করলো ইমাম আবনিপার রহমল্লাহ মুখ খুলেছিলেন আর ইমাম আবুনিফা রহমল্লাহ তিনি বলছেন যে আমি জাবের আল জুফির চেয়ে অধিক অধিক মিথ্যুক আর কাউকে দেখিনি স্পষ্ট তার মানে বোঝা গেল যে আপনি যে দলিলটা দিয়েছেন ইমাম আবুনিফা জাবের আল জুফিকে কাজাব মিথ্যুক বলেছে আর আপনি মিথ্যুক একজন রাবির হাদিস দিয়ে আপনি নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলেন আজীব দুনিয়া কি ব্যাপার ভাই আমরা বুঝি না আপনারা এরকম দ্বিচারিতা নীতি কেন নিজেরাও সুল তৈরি করেছেন নিজেরা বলছেন জাবের আল জুফি কাজাব আবার এই দলিল ইমাম আবুন পেরামাল্লাহকে আপনি যারা তাদের ইমাম পেশ করতে চাইছেন এরকম কেন আপনি ছেলের মা আপনি ছেলের মাসি বেশি একসঙ্গে হলে হবে তা তো হবে না এটাকেই বলা হয় তাসের ঘর ভেঙে চৌচির হয়ে যাবে দুর্বল ঘর নিযুক্ত করতে হয় না আর একটা বই দেখাই এ বইটা হচ্ছে বাংলাদেশ থেকে ছাপিয়েছে বইটার নাম হচ্ছে ষড়যন্ত্রের কবলে ইমাম আবু হানিফা ও হানাফি ফিক বইটা প্রায় হাজার পৃষ্ঠার বই ইমাম আবু হানিফা মোল্লার প্রসঙ্গে লিখেছে এবং বিভিন্ন অপবাদ খণ্ডন করেছে মাসান ইন্টারন্যাশনাল পুস্তক থেকে এটা প্রকাশ করেছে বইটার বাংলাদেশ থেকে ছাপিয়েছে বাংলাদেশি লেখক লেখক হচ্ছে মুফতি সিরাজুল ইসলাম আল বাজাজি সিরাজুল ইসলাম বাজ্জাজি বাংলাদেশের লেখক এই বইটা তিনশো চৌত্রিশ পৃষ্ঠাতে পড়বেন এখানে ইমাম আবু হানিফা রহমাল্লাহকে যারা তাদিলের ইমাম পেশ করতে গিয়ে আবার এই দলিলটা নিয়ে এসেছে কি এনেছে দেখেন এ দেখেন দাগানো আছে দুই জায়গাতে দাগানো আছে আপনার বইটা কিনে নেবেন কি লিখছে দেখেন হাদিস গ্রহণের ব্যাপারে ইমামে আজম সনদ যাচাই বাছাই ছিল সর্বোচ্চ পর্যায়ের ইমাম তিরমিজিকৃত জামিয়া তিরমিজির বর্ণনা ইয়াহি তার প্রমাণ করে ইমাম তিরমিজি জামিয়া তিরমিজির কিতাবুল এলালে উল্লেখ করেছেন মোহাম্মদ বিন গাইলান আমাদের বলেন ইয়াহি ইয়াহিয়া আল হাম্মানি আমাদের বলেছেন ইমাম আবু হানিফাকে বলতে শুনেছি তিনি বলেন আমি জাবের আল জুফি হতে মিথ্যাবাদী আর কাউকে দেখি নাই আর আতা বিন আবির আবার মতো উত্তম আর কাউকে দেখি নাই পরিষ্কারভাবে <laughs> আপনাদের মাত্র তিনটে গ্রন্থ থেকে দেখালাম যে আপনারা যে দলিল পেশ করেছেন মান কান আল্লাহ ইমামু যে ইমামের কিরাত মুক্তাদের জন্য যথেষ্ট এই যে মুসনাদে আহমেদ থেকে আপনারা দিয়েছেন যদি এখানে জাবের আল জুফি নেই এখানে সনদ বিচ্ছিন্ন হয়ে গেছে এর জবাব আমরা ইনশাল্লাহ একাধিক মানে আপনি যদি আবার তানকিদ করেন আমরা আবার পাল্টা জবাব দিব আপনাকে জবাব দেওয়ার একটা সুযোগ রেখে দিলাম তারপরে জাবের আল জুফি আছে এ হাদিসের রাবিতে মানে সনদে জাবের আল জুফি আছে আর জাবের আল জুফিকে স্বয়ং ইমাম আবনি প্রেমহল্লা তিনি কাজ্জাব এবং সমস্ত আসমান জমিনের নিচে সবচেয়ে বড় কাজ্জাব যদি কেউ হয়ে থাকে আমরা বলবো ইমাম আবনি প্রেমহল্লার মত অনুসারে তিনি জাবের আল জুফি আর আপনার তার দলিল দিয়েছেন একটু লজ্জা লাগা উচিত একটু লজ্জা লাগা উচিত তারপরেও তারপরেও তারপরেও অ্যান্টিভেনাম যদি হাতে সহিও প্রমাণ করেন ধরে নিই জাবের আল জুফি থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তারপর যদি ধরে নিই যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট যদি সহিও ধরে নিই তারপরে আপনাদের কোনো দলিল নাই ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট ওই যে আমি আগে ব্যাখ্যা করে দিয়েছি ইমাম সাহেব সরতুল ফাতিহা পাঠ করার পরে যখন অন্য কোন কিরাত সুরা গাশিয়া ইয়াসিনা রহমান ধরবে এই কিরাতের কথা বলা হয়েছে সুরা ফাতিহা যথেষ্ট এ কথা বলা হয়নি তার প্রমাণ তার প্রমাণ এটাই যে হজরত জাবের বিন আবদুল্লাহ রদিয়াল তিনি বলছেন ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট কিন্তু স্বয়ং জাবের বিন আবদুল্লাহ রদিয়ালু তিনি ইমামের পেছনে মুক্তাদি হিসাবেও তিনি সুরাতুল ফাতিহা তিনি পাঠ করতেন তিনি পাঠ করতেন তার কিছু আমরা দলিল আপনাদের সামনে পেশ করি যে হজর জাবির বিন আবদুল্লাহ ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট বলেছে তাহলে হজর জাবির বিন আবদুল্লাহ রদিয়াল তালানু তিনি কেন ইমামের পেছনে সুরাতুল ফাতিহা পাঠ করতেন <clears throat> এই ব্যাপারে আপনার সোনান ইবনু মজা দেখবেন আটশো তেতাল্লিশ নম্বর হাদিস জাবের বিন আবদুল্লাহ রদিল্লা আনহুর আমল বর্ণনা করা আছে এবং তিনি তিনি বলেছেন নিজেই যে তিনি বলছেন যে আমরা জোহর এবং আসরে ইমামের পেছনে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহা অন্য সুরা পড়তাম আর শেষ দুই রাকাতে সুরা ফাতেহা পড়তাম সোন ইবনু মাজা হাদিস নাম্বার আটশো তেতাল্লিশ এবং সোনাল কুবরালিল বাইহাকি হাদিস নাম্বার দু হাজার নয়শো চুয়াল্লিশ মিসবাহ জুজাহ হাদিস নাম্বার তিনশো বারো মুসনাদুজ জামেহ হাদিস নাম্বার দু হাজার দুইশো চুরাশি আল্লামা নাসরুদ্দিন আলবান রহমাল্লাহ তাকিকৃত গালিল হাদিস না পাঁচশো ছয় ইমাম বুসরি রহিমাহুল্লাহ শেখ সোহেব আরনত এছাড়া নাসরুদ্দিন আলবানী হাফেজ জুবার অনেকে হাদিসটাকে সহি বলেছে তো আমরা এখানে বললাম জাবের বিন আবদুল্লাহ থেকে যদি ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট এই হাদিস যদি সহিও প্রমাণ হয় তারপরে আপনাদের দলিল নেই কেন জাবের বিন আবদুল্লাহ নিজেই ইমাম পড়তেন আর ইমাম তিরমিজি রহমান তিরমিজি তিনশো বারো নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিনি ওখানে অনেক সাহাবি যারা ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তেন তাদের আলোচনা করতে গিয়ে বলেছেন যারা ইমাম হোসেন সুরা ফাতেহা পড়তেন তাদের মধ্যে জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ আনু ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের কোনো দলিল নেই এই জন্য আমি কালকে বলেছিলাম যে বেল পাকলে কাকের কি আরে ভাই দলিল তো আপনার না বেল পাকলে কাকের কি কাকের তো কোনো যে আসে না রে ভাই তো আপনি এই দলিল টানা আচ্ছা সেটা কেন করছেন অ্যান্টিভেনাম এখানে আমরা শেষ করলাম আর একাধিক আমরা জবাব দিতে পারবো তারপরে দেখেন যে আরেকটা তিনি দলিল পেশ করেছেন যে আবদুল্লাহ ইবনু মাসুদ রদি আল্লাহ আনহু থেকে প্রমাণ করেছেন তা বিশেষ করে তাফসির থেকে যেটা তাবারিতে আছে তাবারি থেকে তিনি দলিল পেশ করেছেন যে আবদুল ইবনু মাসুদ একদা একজন ব্যক্তিকে দেখলেন তিনি ইমাম হোসেন সুরাতুল ফাতিহা মানে তিনি কিরাত করছিলেন আর আবদুল্লাহ বিন মাসুদ তিনি বলছেন যে তোমাদের কি হয়েছে তোমরা ইমাম ফাতেহা পড়ছো তোমরা জানো না ওয়াইজা কুরিয়াল কোরআন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এই ঘটনা তাফসির তাবারি থেকে তিনি মানে তিনি বলেছেন বলে তিনি বলতে চাইছেন যে ইমার পিছনে মুক্তাসরা ফাতেহা পড়বে না আমি শুধুমাত্র এই কথাই বলবো আমাদের আবরার ভাই সাহেবকে যে ভাই আপনাদের কাছে কি এই জয়ীব এবং মুনকাতি সূত্র বিচ্ছিন্ন ছাড়া কোনো সনদ আপনাদের কাছে পান না যখনই সনদ পেশ করেন তখনই দেখি সূত্র বিচ্ছিন্ন এমন কেন ভাই মহিলাদের সলাতের মধ্যে পার্থক্য যখন দলি পেশ করছেন ওখানে সবগুলো সূত্র বিচ্ছিন্ন ইনকেতা আছে তারাবির একাত সংখ্যার পরে অধিকাংশই সূত্র বিচ্ছিন্নতা আছে কালকে আপনারা পেশ করলেন যে তাউস থেকে মোয়াজের যে টাকা দিয়ে ফিতরা যদি টাকার কথা নাই ওটাও মানে মুনকাতি ওখানে সূত্র বিচ্ছিন্ন আজকে আব্দুল মাসুদ থেকে যে দলিলটা দিয়েছেন যে মানে যখন কোন পাঠ করে তোমরা চুপ থাকো এতে তাসরে তাসরে তাবারিতে আমরা দেখলাম হাদিস পনেরো হাজার পাঁচশো চুরাশি যেটা হ্যাঁ, করে যা তাহাকি করেছেন মোহাম্মদ আহমেদ শাকির মানে তো এইখানে তিনি যেই দলিলটা পেশ করেছে এটা মুনকাতে কেন কারণ এখানে দেখেন আমি কয়েকটা কারণ বলি যে এই দাউদ বিন আবি হিন্দ দাউদ বিন আবি তিনি মৃত্যুবরণ করে একশো উনচল্লিশ হিজড়ি মতান্তর একশো চল্লিশ হিজড়ি একশো উনচল্লিশ হিজড়ি মতান্তরে একশো চল্লিশ হিজড়ি ছোট তাবেই ছিলেন আর এই বিষয়ে ইমাম ইবনু হিব্বান সহ আরো অনেক ওলেমারা তিনারা বলছেন যে এই দাউদ বিন আবি হেন তিনি একজন ছোট তাবেই ছিলেন আর তিনি আনাস বিন আনাস বিন মালিক রদাল্লাহ ছাড়া আর কাউকে দেখেন নাই মানে আনাস রদাল্লাহ কে দেখেছেন কিন্তু তার থেকে হাদিস শ্রবণ সাব্যস্ত নয় মানে দাউদ বিন আবিহীন কোন সাহাবির সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয় একজন ছোট তাবি ছিলেন কোন সাহাবির সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয় শুধুমাত্র একজন আনাস বিন মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু হাদিস শ্রবণ করেছে এর কোনো প্রমাণ নাই আপনারা মুনকাতি একটা দলিল দিয়ে দিলেন আব্দুল মাসুদ রদিল্লাহ মৃত্যুবরণ করছে বত্রিশ হিজড়িতে আর এই দাউদ্দ বিন আবিহীন তিনি মৃত্যুবরণ করছে সে চল্লিশ হিজড়িতে এই দাউদ্দ বিন আবিহীনদের সঙ্গে আব্দুল মাসুদের কোনো সাক্ষাৎই প্রমাণ নাই আপনারা দলিল দিয়ে দিলেন বিস্তারিত তাহকিকের জন্য দেখেন মাসুরু উলোমা হাদিস ক্রমিক নম্বর এক হাজার একশো সাতাশি ইকমাল ক্রমিক নম্বর চোদ্দশো আটষট্টি সিকাত ইবন হিব্বান হাদিস নম্বর সাত হাজার সাতশো আঠাশ শিয়ারু আনামে নুবালা ইমাম জাহাবির ছয় নম্বর খণ্ডে তিনশো ছিয়াত্তর এবং তিনশো আঠাত্তর পৃষ্ঠা সেই সম্বন্ধে বর্ণনা আছে যে বিশেষ করে দাউদ বিন আবি হিন্দ ছোট তাবি ছিলেন তিনি আনাস বিন মালিককে দেখেছেন কিন্তু হাদিস শ্রবণ করেননি মানে ইবনু মাসুদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি আপনার দলিল পেশ করে দিলেন এক দুই নম্বর আরো একটা অভিযোগ আছে এই হাদিসের মধ্যে মহারিবি যার সম্পূর্ণ নাম মহারিবি আবু মোহাম্মদ আব্দুর রহমান বিন আব্দুর রহমান বিন মোহাম্মদ এই রাবির উপরে অভিযোগ হচ্ছে এটা তিনি মোদালিস রাবি ছিলেন তাদলিস করতেন অত্যাধিক পরিমাণে তাদলিস করতেন শিয়ারু আদামিন দুবালা ইমাম জাহাবিও তিনি নকল করেছেন নবম খণ্ডের একশো সাঁত্রিশ পৃষ্ঠায় এবং তাবাক্কাত মোদালিসিন রাবি নাম্বার জীবনী নাম্বার আশি আসমাল মোদালিসিন রাবি নাম্বার পঁয়ত্রিশে যে মহারিবি তিনি মুদাল ইসলেন তিনি আন আনাদি হাদিস বর্ণনা করেছে আমরা এর আগের দিনই বলেছি যে দলিস নামাজের মাসালে আব্দুল মতিন সাহেব সাতাশি নম্বর পৃষ্ঠায় লিখেছেন এবং নাসিরুদ্দিন চাঁদপুরি তার হানাফি কেল্লা প্রথম খণ্ড একশো চল্লিশ পৃষ্ঠে লিখেছেন যে তাদলিস মিথ্যার নামান্তর আর এই হাদিসে এই মুহারিবি তিনি তাদিস করেছেন অবশ্যই হাদিসটা গ্রহণযোগ্য নয় তারপরে হাদিসটা ইনকিতা অঙ্কিত আছে তারপরেও এখানে আহমেদ শাকির রহিমাহুল্লাহ তিনি একটা আরেকটা অভিযোগ নিয়ে এসেছেন যে এই সনদের মধ্যে বাসির এই বাসির হচ্ছে মাজহুল বাসির হচ্ছে মাজভুল টিকাটা দেখে নেন বিশেষ করে তাফসে তাবারি তাহাকিক যেটা আল্লামা আহমেদ মোহাম্মদ শাকির করেছে পনেরো হাজার পাঁচশো চুরাশির এক নম্বর টিকা দেখেন বুঝতে পারবেন তার মানে আপনি যে ঘটনাটা পেশ করেছেন ইন্দু মাসুদ থেকে তিনজন রাবির উপর অভিযোগ আছে এক দাউদ্দিন আবি হিন্দের সঙ্গে ইবনে মাসুদের মধ্যে সাক্ষাৎ প্রমাণিত নয় দুই এখানে মহারিবি তিনি মুদাল ইসরাবি তিন এখানে বাসির ইনি হচ্ছেন মাজহুল তো ভাই কেমন দলিল দেন আজীব ব্যাপার দলিল পেলে দিয়ে দিতে হবে একটু তাহাকিব করেন একটু দেখেন যে আপনি কি পেশ করছেন আল হাদিসের কোন হাদিসের মধ্যে একটু দুর্বলতা থাকলে বাবা ঝড় তুলে দেয় নিজের হাদিস এমন কিছু হাদিস দিচ্ছে আজ হয়ে গেলেন এখানে ক্ষান্ত নাই হাদিস জাল করেছেন এরপরে এখন আপনাদের সামনে তিনি হাদিস জাল করেছেন কোনটা আসেন তারপরে আমরা দেখি এই গেল তাপসরে তাবরির যেই তাফসিরটা দিয়েছে তারপরে তারপরে হাদিস জাল এবার হাদিস জালের ঘটনা নিয়ে আসি অনেকক্ষণ অপেক্ষা করেছেন হাদিস জাল কোথায় করেছে একটু শুনে ছিল হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে বলেছিলেন আমা আন্না লাকুম তাফাক্কাউ ওয়া আমা আন্না লাকুম মান তাআকিলু ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিকু কামা আমারাকুমুল্লাহ যে তোমাদের চিন্তা করা উচিত ছিল আমা আন্না লাকুম তাফাক্কাউ ওয়া আমা আন্না লাকুম মান তাআকিলু ওয়া ইযা কুরিআল কুরআন যখন কুরআন পড়াবে ফাসতামিউ লাহু ওয়া আমসিতু চুপ করে শুনবে এটার আমরা তাহকিক পেশ করলাম এখানে তিনটে রাবির প্রতি আপত্তি আছে কামাল আমারাকুমুল্লাহ এজন্য কোন নামাজে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না বাকি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যে হাদিস রয়েছে সেই হাদিসের ব্যাখ্যা আমরা রাসূলুল্লাহ এই দেখেন পেয়ে গেছি হাদিস জাল করা হেবার পেয়েছি হাদিস জাল করা দাঁড়া একটু ভালো করে শুনবেন উনি বলছেন যে লা সালাতা লিমাল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব এই আমাদের দলিলটাকে খণ্ডন করছেন কিভাবে বলছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুলের দিকে নিসবাত করেছে কথাটা শুনেন আল্লাহ রসুল বলেছেন খণ্ডন করছেন কিভাবে এবার ভালো করে শুনেন বারবার আপনারা অডিও ভিডিওটি আপনারা শুনবেন যে জাল কিভাবে করছে দেখেন আসেন আসেন একটু জাল কই গেল আচ্ছা চলে এসেছে আপনারা শুনেন বারবার শুনবেন যে হাদিস জাল করেছে কি হয় রসুলের নামে হাদিস জাল করেছে দেখেন কিতাব যে হাদিস রয়েছে সে হাদিসের আমরা হাদিস থেকেই পেয়ে যাই ইমাম কিতাব যখন সে নামাজ পড়বে এবং এই হাদিসকে বলেছেন হাসানুন মানে এই হাদিসটা সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ এই হাদিস থেকে পাইলাম যে আমরা যখন একাকি নামাজ পড়বো তখন সুরা ফাতিহা পড়া আবশ্যক কিন্তু যখন ইমামের পিছনে আমরা নামাজ পড়বো ফা ইন্না ইমাম ইলাহু কারা তখন ইমামের কেরাতি আমাদের কেরাত তখন আর সুরা ফাতিহা পড়তে হবে না আমরা কাট টাট করি না আমরা পরিষ্কার চালিয়ে দিই পুরোটাই দেখেন তিনি বলেছেন যে কিতাব কিভাবে যে এই হাদিসের বা হাদিসের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ রসুল করেছে তারপরে তিরমিজি থেকে দলিল পেশ করলেন যে কিতাব তারপরে তিনি বলে দিলেন স্পষ্ট হয়ে এবার কি পড়েছে আসেন আমরা দেখাই আর তিনি বলেছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এটা ব্যাখ্যা করেছেন নাউজবিল্লা বিন জালিক নাউজবিল্লা ইমাম আহমেদ বিন হাম্বাল রহমাল্লার কলকে আল্লাহ রসুলের নামে চালিয়ে দিচ্ছে আউজবিল্লা মাজ আল্লাহ আস্তাফিরুল্লাহ এটা ইমাম আহমেদ বিন হাম্বালের কল তিনি বললেন যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন নাউজবিল্লা এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই যে সুনান তিরমিজি খুলবেন তিনশো তেরো নম্বর হাদিস তিনশো তেরো নম্বর হাদিস খুলবেন ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসার পরে যে কমেন্টারি ব্যাখ্যা করেছে ইমাম তিরমিজি নিজে যে ব্যাখ্যাটা করেছে যে মতটা পোষণ করেছে ওখানে তিনি নিয়ে এসেছেন যে ইমাম আহমেদ বিন হাম্বাল তিনি এই কথা বলছেন যে ফাকালা নাবি সালি সাল্লাম লা সালাত আলিম আল্লাম ইকরাবি ফাতিল কিতাব ইজা কানা আহাদাহু যে ব্যক্তি সরাতুল ফাতেহা পাঠ করলো না তার নামাজ হলো না এটা এক একাকি নামাজিদের জন্য এটা আল্লাহ রসুল বলে নাই এটা আল্লাহ রসুল বলে নাই এটা আল্লাহ রসুল বলে নাই যেটা এক একাকি নামাজের জন্য এটা বলেছে ইমাম আহমেদ বিন হাম্বাল রহমাহুল্লাহ আহমেদ বিন হাম্বল রহমুল্লাহর কথাকে তিনি আল্লাহ রসুলের হাদিস বলে চালিয়ে দিলেন বলে আল্লাহ রসুল নিজে ব্যাখ্যা করেছেন নওয়াজুবিল্লা জালিক আস্তাক ফিরুল্লাহ আপনার শুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন আপনার দেখেন তিনশো তেরো নম্বর হাদিস ক্রমিক নম্বর কিছুটা পরিবর্তন হতে পারে তিনশো এগারো তিনশো বারো তিনশো তেরো এই তিনটে হাদিসের আপনারা ইমন তিরমিজি ব্যাখ্যা দেখেন এবং আহমেদ বিন হাম্বল বলেছেন আর ইমন তিরমিজি নকল করেছেন আপনাদের একটু দেখাই আপনারা বুঝতে পারবেন তারপরে আপনাদেরকে জবাব ইনশা আল্লাহ ইনশাল্লাহ দেখাবো যে এটা যে ইমাম তিরমিজি রহমার কল মানে ইমাম তিরমিজি যে এটা আল্লাহ রসুল্লাহ হাদিস না এটা যে ইমাম আহমেদ বিন হাম্বালের কল আপনাদেরকে আমরা দেখাই একটু দেখাই দেখুন আমি মাত্র শ্যামলা থেকে খুলেছি এটা সোনান তিরমিজি আপনারা দেখছেন আমি একটু লাইটটাকে বৃদ্ধি করে দিই আছে আচ্ছা, দেখেন সোনান তিরমিজি সোনান তিরমিজি তিনশো তেরো নম্বর হাদিস এইখানে এই এই ইবারতটা পড়েছে দেখেন ইমাম আহমেদ বিন হাম্বাল ফাকালা তারপর তিনি বর্ণনা করছেন দেখেন নাবি ইমাম আহমেদ বিন হাম্বেল তিনি বর্ণনা করছেন যে নাবি সাল্লি সাল্লাম লা সালাত আলী মাল্লাম ইকরবি ফাতেতিল কিতাব ইজা কানা হাদাহু ইজা কানা হাদাহু এটা কার কল এটা ইমাম আহমেদ বিন হাম্বেলের কল আমরা আপনাদেরকে দেখালাম ইমাম আহমেদ বিন হাম্বেলের কল এটা আর তিনি চালিয়ে দিলেন যে বিশ্বনবীর কল বলে আউজবিল্লা আউজবিল্লা তারপরে দেখেন আপনাদেরকে আরেকটা দেখাই যে কলটা যে এই কলটা যে স্পষ্টভাবে যে আল্লাহ রসুলেন না এটা যে হাদিস নয় এটা যে আহমেদ বিন হাম্বালের কল এটা আমি আমরা দেখাই আপনাকে সুনান তিরমিজি এটা জাসিস তাকি উসমানির হাফেজাহুল্লাহ বাংলাদেশ থেকে প্রকাশ করেছে এখান থেকে আপনাদেরকে দেখাই তিনশো তেরো নম্বর হাদিসের ব্যাখ্যাতে দেখেন এখানে পরিষ্কারভাবে নিশ্চয় দেখেন যে লাসাল্লাহ আলিম আলিম ইকরাবি ফাতেল কিতাবের ব্যাখ্যা দিয়েছেন এই মত পোষণ করে ইমাম শাফি ইসাহাক এবং প্রমুখ তবে ইমাম আহমেদ ইবনা হাম্বাল রহমাল্লাহ বলেছেন নবীজির বাণী লা সালাত আলিম আল্লাহ ইকরাবি ফাতেল কিতাব এর উদ্দেশ্য হলো যে যখন সে একাকী থাকবে ইমাম আহমেদ বিন হাম্বাল রহমাহুল্লাহ এটা কল যে লা সালাত আলিম আল্লাহ ইকরাবি ফাতাতিল কিতাব ইজা কানা আহদাহু যখন মুক্তাদি একাকি থাকবে এটা কার কল ইমাম আহমেদ বিন হাম্বালের কল জাস্টিস তাকুসমানি অনুবাদ থেকে দেখালাম তো আপনারা তারপরে দেখেন যে কিভাবে তারা মিথ্যাচার কিভাবে তারা মিথ্যাচার করছে যে আল্লাহ রসুলের হাদিস নামে চালিয়ে দিচ্ছে কার কথা ইমাম আহমেদ বিন হাম্বাল রহমার কথা আল্লাহ রসুলের হাদিস বলে চালিয়ে দিল আউজিবিল্লা আউজিবিল্লা এখন আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করলে আমাদেরকে বলছে ফিতনাবাজ আপনারা স্পষ্টভাবে দেখেন সুনান তিন বিজে হাদিস না তিনশো তেরোতে জাস্টিস তাকুসমাইদ থেকে দেখালাম যেটা আহমেদ বিন হাম্বাল রহিমহল্লা তিনি বলেছেন যখন মানে নাম কিতাব এটা আল্লাহ রসুল না এটা হাদিস নয় এটা হাদিস নয় এটা হান্ড্রেড পার্সেন্ট নয় চ্যালেঞ্জ করলাম এটা হাদিস প্রমাণ করে দেখাক আমি বললাম ইমা আহমদ বিন হাম্মাল রহিমুল্লাহর কল এটা চার ইমামের একজন ইমাম একশো চৌষট্টিতে জন্ম দুশো ছাপ্পান্নতে মৃত্যু দুশো একচল্লিশ সম্ভবত তিনি আর কলেটা ইমাম তিরমিজি ওটা নকল করেছে আর তিনি আল্লাহ সাল্লাহ হাদিস নামে চালিয়ে দিলেন বা এটা আপনাদের মানে এটা এটা আপনারা মাদ্রাসে আরবি শিখে আপনারা এই এই কাজের জন্য আপনারা আরবি শিখেছেন যে কোনটা আল্লাহ রসুলের কল কোনটা ইমাম আহমেদ বিন হাম্বলের কল এটা আপনারা বোঝার যোগ্যতা রাখেন না একজন ইমামের কল রাসুলের হাদিস নামে চালিয়ে দিচ্ছেন অথচ সে বুখারি কিতাবল ইলমের একশো নয় নম্বর হাদিস স্পষ্ট যে রসুল যে কথা বলেনি কেউ যদি আল্লাহ রসুল চালিয়ে দেয় মাখাদুমিনান্নার তার পরিণাম জাহান্নাম অন্তত আপনার সাহেবের এ বিষয়ে একটু তৌবা করা উচিত এবং আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভাই আসলে আপনি ঠিকই ধরেছেন এটা আল্লাহ রসুলের কল নয় এটা ইমাম আহমদের কল আপনি হাদিস জাল করতে গিয়ে ধরা পড়েছেন যদি আপনি শুধরে নেন অবশ্যই মানুষকে যেহেতু আপনি ভিডিওর মাধ্যমে বলেছেন আল্লাহ রসুলের কল অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাকে স্বীকার করে বলা দরকার ছিল হবে যে না ভাই আমি যে কথা বলেছি এটা আল্লাহ রসুলের কল বা আল্লাহ রসুলের ব্যাখ্যা করেছে এটা আল্লাহ রসুলের ব্যাখ্যা নয় এটা আহমদ ইবন হাম্মাল রহমাল্লাহর ব্যাখ্যা এটা আপনাকে প্রকাশ্যে স্বীকার করতে হবে কেন আপনি প্রকাশ্যে আপনি হাজার হাজার মানুষকে টিভি মিডিয়ার সামনে এফএমের সামনে আপনি এসে প্রশ্ন উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন আজীব হয়ে গেলাম তো সার্বিকভাবে আমরা এই কথা বলতে চাই যে ইমাম পেছনে সাতুল ফাতিহা পড়তে হবে এই মর্মে নতুন করে আলোচনার দরকার নেই তার সাথে দলিলগুলো খণ্ডন করলাম আমি জাস্ট তারপরেও যদি বিস্তারিত জানতে চান আমার এই বিষয়ে তিনটে আলোচনা আছে তাহকে কি মাজলিস মাসালা চার পাঁচ ছয় এই তিনটে দেখেন আমার বি আর রাহুল হোসেন রুহুল আমিন যে আমার একটা ইউটিউব চ্যানেল আমি কিছুদিন আগে খুলেছি ওখানে পেয়ে যাবেন যে তাহকে কি মাজলিস মাসালা চার পাঁচ ছয় তিনটে খণ্ডে আমি আলোচনা করেছি প্রায় চার ঘন্টার উপরে আপনারা এখান থেকে শুনে নিতে পারেন এখানে বিস্তারিত জবাব দিয়েছি এবং আমাদের দলিল আমি পেশ করেছি তবে সর্ব সর্বোপরি এই কথা আপনাদেরকে মানে সংক্ষিপ্ততে বলতে চাই যে তিনি যে মান কানালাহু ইমামু এ দলিল দিয়েছে হজর জাবির বিন আবদুল্লাহ থেকে আমরা খণ্ডন করেছি দুই নম্বর তিনি দিয়েছেন যে আব্দুল মাসুদের তাফসির তাবারি থেকে যে তাফসির দিয়েছে এটাও বাতিল এটা গ্রহণযোগ্য নয় তিন নম্বর তিনি বলেছেন যে এই যে লাসালাতা ইল্লাবি ফাতেতিল কিতাবের ব্যাখ্যাতে আল্লাহ রসুল বলেছে বলে চালিয়ে দিয়েছে ইজাকান আহাদাহু এটা আল্লাহ রসুলের কল নয় এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালের কল আলহামদুলিল্লাহ তাই আমরা সুপ্রিয় শ্রোতা মন্ডলীকে বলবো এই যে মিথ্যা জাল হাদিস তৈরি করছে স্পষ্ট হাদিস যে জাল করেছে তার কাছে হাদিস শোনা যায় নয় মহাদিসগণরা ভাবে কোনো ব্যক্তি যদি হাদিস জাল করতো যদি এটা যদি জানা থাকতো তাদের কাছে হাদিসই নিত না তাদের কাছে কথা শুনতো না তাদের কাছে শরীরের কোনো জ্ঞান নেওয়া যাবে না স্পষ্ট প্রমাণিত তিনি হাদিস জাল করেছেন আল্লাহ সাল্লের নামে তিনি বলছেন আল্লাহ সাল ব্যাখ্যা করেছে তাই বলে তিনি আল্লাহ সাল্লের কলটাকে ঢুকে দিয়েছে মানে ইমাম আহমেদের কল ঢুকে দিয়েছে কার নামে <laughs> আশ্চর্য আল্লাহ রসুলের নামে অন্তত তো করা উচিত আল্লাহ সুবান তার কাছে দোয়াই প্রার্থনা করছি আল্লাহ সুবান তালা তাকে ইসলাহ তৌফিক দান করো এবং মানুষকে হক কথা বলা তৌফিক দান করো প্রত্যেক মানুষকে ইমাম ইসলামুল ফাতিহা পাঠ করে বিশ্ব নবী সলাতের মতো সলাদ যেন আমরা আদায় করতে পারি এমন তৌফিক দান করো যত রকমের গোড়ামে আছে সমস্ত গোড়ামি মুক্তভাবে তাকলিদ মুক্ত হয়ে আমাদেরকে বিশ্ব নবী সুন্নাক করে অকাট্যভাবে চলা তৌফিক দান করো আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি পরবর্তী সময়তে তারও হাত বাঁধা প্রসঙ্গে একটা ভিডিও তিনি তৈরি করেছেন ওটার অ্যান্টিভেন জবাব ইনশাল্লাহ আগামীকাল যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা জবাব নিয়ে আসবো ওখানেও তিনি মিথ্যাচার করেছে আর মিথ্যাচারগুলো আশ্চর্য হয়ে যাবেন ঠিক আছে আজকে দেখলেন যে তিনি কিভাবে হাদি জাল করেছে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক আল্লাহমা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু